বিচল আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট হিসেবে তারা বেছে নিচ্ছে যেহেতু প্রচন্ড ব্যথা হয় তখন তারা কোনো অপশন খুঁজে পায় না নিচ্ছে অনেকে দেখা যাচ্ছে গ্রামগঞ্জে বুঝছে না সেক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের মালিশ করছে বিভিন্ন মলম মালিশ করছে আমরা জানি যে শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর তা আপনি একটু ক্লিয়ার করে দর্শকদেরকে একটু বলে এই ব্যাপারে খুবই সাধুবাদ জানাই যে আপনি একটা ভালো কোশ্চেন করেছেন আসলে আপনার মিডিয়ার কাজ কি মিডিয়ার কাজ হচ্ছে মানুষকে সচেতন করা যেমন যারা এই জাতীয় অপচিকিৎসায় স্বর্ণপন্ন হচ্ছেন বিভিন্ন বিভিন্ন মালিশ করতেছেন কবিরাজ ওজাবদ্যের কাছে ফু দিচ্ছেন ঝাড়ফুঁক দিচ্ছেন বাত ব্যথা আক্রান্ত হয়ে ইভেন কি প্যারালাইসিস রুগী আমার কাছে প্রায় নিয়ে আসে হাত পা বেঁধে হ্যাঁ রেখে দীর্ঘদিন রোগীকে পঙ্গুত্ব বরণ করে নিয়ে আসা হয় তো এই থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে স্পেশালি এই আথলেটিস রুগীদের ক্ষেত্রে কিছু সার্টেন ওষুধ দেওয়া হয় সেগুলো শুধু আর্থ্রাইটিস রোগের বিরুদ্ধেই কাজ করে কিন্তু সেগুলা যদি আপনি সাথে ব্যথার ওষুধ খান ব্যথানাশক ডিএস এগুলো কিন্তু আর্থ্রাইটিস রোগের ওষুধ না আথ্রাইটিস রোগের ওষুধ কিছু নিয়মিত ওষুধ আছে যেগুলো ডাক্তার সাহেব প্রেসক্রাইব মানে করে বলতে চাচ্ছেন যে পেইন কিলারটা অ্যাকচুয়ালি আর্থ্রাইটিসের ঠিক যে পার্মানেন্ট ওষুধ হিসেবে মানুষ ধরে নিচ্ছে এটা এটা এটা ঠিক না এতে কি হয় এতে বিভিন্ন সমস্যা পেন কিলার কারণে আপনি জানেন বিভিন্ন হাই প্রেশার হতে পারে লিভার এবং কিডনি সমস্যা হতে পারে নেফ্রোটিক সিন বিভিন্ন ডিজিজ হতে পারে তো আমরা পেন কিলার না খেয়ে এটার পরিবর্তে যেটা নিরাপদ চিকিৎসা পদ্ধতি ফিজিওথেরাপি ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতিতে আমরা একদিক দিয়ে যেমন আথলেটিস রোগ থেকেও মুক্তি পাবো আরেক দিক দিয়ে আমরা যে পঙ্গুত্ব পঙ্গুত্ব কেউ বরণ করবে না দীর্ঘদিন দেখা যায় হাঁটু ব্যথা রুগী চেয়ারে বসে নামাজ পড়ছে আসলে চেয়ারে বসে নামাজ পড়ে তো কোনো সমাধান না এভাবে যদি পড়তেই থাকে সে আর এক পর্যায়ে হাঁটু ভাস করতে পারে না স্যার নামাজের কথা যখন আসলো তখন একটা কথা বলতে হয় যে আমরা যখন ফিল্ড ওয়ার্ক করেছিলাম তখন একজন কোশ্চেন করেছিল যে আমি কি নুয়ে নামাজ পড়তে পারবো কিনা আমাকে হুইল চেয়ারে বসে নামাজ পড়তে হবে কিনা আমি কোমোট ইউজ করতে পারবো কিনা তো আর্থ্রাইটিসের পেশেন্টের ক্ষেত্রে আপনারা কি এরকম কোনো তাদেরকে রেস্ট্রিকশন দিয়ে দেন কিনা আসলে আমরা যখন আর্থ্রাইটিস একিউট স্টেজ হয় নতুন কেউ আক্রান্ত হয় তখন আমরা হয়তো কিছু তো দিনের জন্য বলি যে আপনি একটু চেয়ারে বসে নামাজ পড়েন কিন্তু আমরা তো ফিজিওথেরাপি চিকিৎসা দিচ্ছি ফিজিওথেরাপি দিলে রুগী কিন্তু আবার তার আর্থ্রাইটিস থেকে সে সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে এবং সে তার আবার স্বাভাবিক যাবে ভাবে তার মানে নামাজ তার একটা পার্মানেন্টলি সে ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ পার্মানেন্টলি কিন্তু আপনি চেয়ার অথবা কমোড ইউজ করা উচিত নয় আপনাকে চিকিৎসা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়ার পর আপনাকে আবার স্বাভাবিকভাবে নামাজ পড়তে হবে নামাজ যেইভাবে হবে বিধাতা প্রদত্ত যেই নিয়মে নামাজ পড়তে বলা হয়েছে সেই নিয়মে নামাজ পড়তে হবে যেই নিয়মে আপনি টয়লেট করতে করার কথা ওই নিয়মই করতে হবে ওটা আমরা সাময়িক কিছু দিনের জন্য দিয়ে থাকি অনেক সময় রুগীরা ভুলবশত ওটাকে পারমানেন্টলি নিয়ে নেয় প্রায় মসজিদে এখন যায় দেখবেন কিন্তু অনেক চেয়ারে ভরে গেছে তো আমাদের জনগণ কিন্তু এখন অনেক সচেতন মিডিয়ার কল্যাণে এখন জনগণ জানছে জি না আমার এটা চিকিৎসা ব্যথার ওষুধ না আমার এটা চিকিৎসা ফিজিওথেরাপি সঠিকভাবে যদি আমরা ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারি এবং দীর্ঘদিন এক্সারসাইজ চালিয়ে যেতে পারি জাস্ট দুই থেকে তিন মিনিট এক্সারসাইজ করতে হয় যে কোনো কাজ আপনার গোসল করতে দুই থেকে তিন মিনিট সময় লাগে যে কোনো কাজ করতে অল্প কিছু সময় লাগে তদ্রুপ ব্যায়াম করতে প্রতিদিন বিছনা যেতে একবার ব্যায়াম করতে হবে বিছনা থেকে উঠার সময় একবার ব্যায়াম করতে হবে ব্যায়াম করলে এবং আমাদের নির্দেশ মতো চললে আথলেটিস জনিত যে যে পঙ্গুত্ব বরণ পঙ্গুত্ব তো আমরা কেউ চাই না আর এই জন্যই আমরা গিয়েছিলাম একটি সনামধন হসপিটাল ডিপিআরসি হসপিটালে এই ব্যাপারে বিশেষজ্ঞ একটা হসপিটাল তো আমরা কথা বলেছি একজন পেশেন্টের সাথে সে তার হসপিটালে আসা এবং তার সুস্থ সে ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে এই এই কাহিনী বলেছে প্লাস সাধারণ মানুষের কাছে সে আরো বলেছে যে এগুলো আমরা চাই না তো তার মুখ থেকে আমরা একটি সচিত্র প্রতিবেদন দেখে আসি আমার আট বছর যাবৎ আমার ঘাড়ে এই সাইড থেকে এই সাইড পোড়া ব্যথা মাথায় ব্রেনে ব্যথা চোখে ব্যথা ঘাড় থেকে পোড়াটা আর এই থেকে বা হাতে আসে ব্যথা আমার এটা আর আরেকটা ব্যথা আছে আমার আর্থ্রাইটিস রিমোটয়েড আর্থ্রাইটিস ওইটারও ব্যথা জয়েন্ট জয়েন্ট ফুলে যায় তো আমি ওই দুইটা কারণে এখানে আসছি এই প্রবলেমগুলো নিয়ে আমি অনেক কষ্ট করছি করার পর এই ওষুধ ওষুধ খাইছি কোনো কাজ দেয় না একটু ভালো ওই আবারে খারাপ এরকম তারপরে এখানে আসলাম এখানে আসার পর আর ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ড আইএফটি আর ব্যায়াম আর ট্রাকশন এই চারটা দেওয়ার পর দেখা যাচ্ছে যে এখন আমার অনেক মানে ভালো লাগে আরাম লাগে আসলে এই যে রুগীটা এটা আসলে দুই প্রকার আর্থ্রাইটিস আক্রান্ত একটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস তার বয়সজনিত এখন পোস্ট মেনু পাজাল যেটা আপনি জানেন যে যদি কারো মাসিক বন্ধ হয়ে যায় বয়স বাড়ার সাথে সাথে তখন হরমোনাল ডেফিসিয়েন্সির কারণে মহিলারা অস্টিও আর্থ্রাইটিসে ভোগে আর ওনার আসলে জন্মগতই রিউমাটার অ্যাথ্রাইটিস ছিল এখন ফিজিওথেরাপি দেওয়াতে অনেকাংশে আল্লাহর রহমতে সুস্থ এবং তাকে কিছু নিয়ম মেনে চলতে হবে এইসব রুগীদেরকে আমরা যে ট্রিটমেন্ট করতে যাই ডক্টরদের ফিজ অনেক বেশি তারা চার্জ করে অনেক বেশি মানে তাদের সীমার বাইরে তারা তাদের অভিযোগ যে ডক্টররা নাকি ইচ্ছা করেই এগুলো মানে তাদের কাছ থেকে বেশি বেশি করে নিয়ে নিচ্ছে তাদের হিউম্যান রাইটসটা ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে তো আমিও মনে করি যে স্বাস্থ্য চিকিৎসা যেহেতু একটা মানব অধিকারের মধ্যে পড়ে তো এই ব্যাপারটা চিকিৎসকদের দৃষ্টিকোণ থেকে আপনি কি বলেন আসলে আমাদের দেশ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমরা বেশিরভাগ জনগণই হচ্ছে গরিব কিছু এলি শ্রেণীর জনগণ আছে যারা বিভিন্ন দেশে যাচ্ছে চিকিৎসা করাতে তো আপনি যদি আমাদের প্রেক্ষাপটে দেখেন যে আর্থ্রাইটিস রুগী আমরা যে ফিজিওথেরাপি চিকিৎসা দিই এবং আমাদের যে সকল হাসপাতাল আমাদের নিজস্ব যে হাসপাতাল আছে এটা যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসার সাবকন্টিনেন্ট হিসাব করেন আপনি পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ এই কন্টিনেন্টে যে চিকিৎসার ব্যয় বহুলতা তার চেয়ে আমাদের দেশের চিকিৎসা খরচ অনেকাংশ কম যারা দিল্লিতে গিয়েছে যেসব রুগী যারা ইভেন কি সিঙ্গাপুরে গিয়েছে থাইল্যান্ড ব্যাংকক বিভিন্ন বড় বড় হাসপাতাল বামরুদগড় হাসপাতাল ওখান থেকে রুগীরা এসে বলে যে স্যার এই আমাদের দেশে ফিজিওথেরাপি চিকিৎসা খরচ যে কোনো চিকিৎসা খরচ অন্যান্য দেশের তুলনায় সাবকন্টিনেন্টের মানে তারা ইন্টারন্যাশনাল সেবাটাই পাচ্ছে কিন্তু বাইরের দেশে চাইতে কম খরচেই পাচ্ছে অনেক কম খরচে বাংলাদেশে পাচ্ছে তাহলে আপনি কিভাবে বলবেন যে আমাদের যে চিকিৎসা খরচ অনেক বেশি হ্যাঁ কিছু কিছু হাসপাতাল হয়তো অনেক ব্যয়বহুলতা আছে সেটা আমাদেরকে দেখে শুনে যেতে হবে কোথায় গেলে কি চিকিৎসা পাওয়া যায় এবং আমরা এই ক্ষেত্রে অবশ্যই রুগী রাইট আছে যেন সে চিকিৎসাটা পায় তার মানে যে এক্ষেত্রে পেশেন্টেরও একটা বড় ভূমিকা থাকতে হবে যে সে কোন হসপিটালে যাচ্ছে সেখানকার ফিজটা তার সার্ভিসের সাথে ঠিক কতটুকু সামঞ্জস্যপূর্ণ স্যার আমি আপনার কাছে এখন যে কোশ্চেনটা করতে চাই যে স্বাস্থ্য উন্নয়ন বাংলাদেশের স্বাস্থ্য উন্নয়নটা কিভাবে সম্ভব মানে আপনার দৃষ্টিকোণ থেকে কোন থেকে কিন্তু তার আগে দেখে আসি যে health and human rights team রাজধানীর বিভিন্ন এলাকাতে মানুষের কাছ থেকে তাদের ওপিনিয়নগুলো শুনেছে যে স্বাস্থ্য উন্নয়ন কীভাবে সম্ভব একটু দেখে আসি রাস্তাঘাটে চলতে হলে সবারই মাস্ক ব্যবহার করা উচিত আমাদের সবারই উচিত আসলে যে কোনো চিকিৎসা এবং চিকিৎসক এবং রুগী যেটা আমি বলবো চিকিৎসক এবং রুগীর যদি সম্পর্ক খুবই ক্লোজ হয় মানে আমাদের দেশে দেখা যায় অনেক সময় রুগীরা এসে বলে যে আমার কাছে রুগী আসে বলে যে তার এই আর্থ্রাইটিসে ভুগছে অথবা মেরুদণ্ড ব্যথায় ভুগছে আমি যদি তার কোশ্চেন করি যে আপনার কী সমস্যা হয়েছে সে জানে না এটা অনেক সময় জিজ্ঞেস করি কেন আপনি কি ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করেছেন বলে না অথবা ডাক্তারের ব্যস্ততার কারণেও তাকে বলা হয়নি তা আমাদের এটা এটা আমি বলবো এটা রুগীর মৌলিক অধিকার যে কোনো সমস্যা হয়েছে সে যেন জানে তার কি সমস্যা হয়েছে এবং ডাক্তার রুগী সম্পর্ক খুব ফ্রেন্ডলি হওয়া উচিত তা আমি বলবো প্রত্যেকটা রুগীকে প্রত্যেকটা জনগণকে যে তার যে সমস্যা হয়েছে তার অধিকার যেন সে ডাক্তারের কাছে তার সমস্যাটা জেনে নেয় এবং